ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটি বড় শহরের শত শত স্থান দাবানলে জ্বলছে ইতিমধ্যে দাবানলের কারণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে দুই লাখ অধিবাসীকে তবে এখন পর্যন্ত প্রবাসী কোনো বাংলাদেশির ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও দাবানলের কাছাকাছি বসবাসকারীরা জানিয়েছেন তারা এবার সবচেয়ে বেশি আতঙ্কে আমরা যেখানে বাস করি সেখানে এখনো আগুন এসে পৌঁছনি কিন্তু এখান থেকে ধোঁয়া দেখা যাচ্ছে এবং কিছু পোড়া অংশ বিশেষ দেখা যাচ্ছে গত বছর দাবানল আমাদের বাড়ির অনেক কাছাকাছি ছিল কিন্তু এবার দাবানলটা একটু দূরে বাট আমরা অনেক আতঙ্কের ভিতরে আছি ইতিমধ্যে দশ লাখ একরের বেশি এলাকা দাবানলে পুড়ে ছাই হয়েছে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস তাদের সঙ্গে মাঠে আছে ন্যাশনাল গার্ড ও ইউএস মিলিটারি অঙ্গরাজ্য জুড়ে জারি রয়েছে জরুরি অবস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া ও কানাডার সাহায্য চেয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর প্রতি বছরের নয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়ও এবার দেখা দিয়েছে দাবানল তবে এবারের দাবানলে প্রাণহানির সংখ্যা কম থাকলেও এটি হয়ে পড়েছে নিয়ন্ত্রণহীন দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে শত শত ফায়ার কর্মী তবে কবে নাগাদ এই দাবানল নিয়ন্ত্রণে আসবে সেটি এখন দেখার বিষয় ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুন সময় সংবাদ